ডাউনলোড করব সেটি বাইরেন্সি এলইডি এটা ডুয়েল ইমেজ এবং নিজ দিদি সাদা হচ্ছে তো এটার সমস্যা আছে মূলত অড এবং ইভেন্টের অর্থাৎ এলসি ওয়ান বা এলসি টু আমরা সাধারণভাবে অত অড ইভেন্টে না যাই তো আমরা এলসি ওয়ান এলসি টু যা আসে অর্থাৎ আপনার চব্বিশ ভোল্ট বা সাত সাত চেঞ্জ হয়ে আবার মাইনাস ফোর ভোল্ট বা ভিজিএল এবং ভিজিএস আপডাউন যেটা করা হয় এটাকে বলা হয় LC one LC two AC one সমস্যা অবশ্যই একটি সাইড কক খারাপ আছে বা সাইড কক যেহেতু এটা ভিতরে গ্লাসে বর্নিং করা সেহেতু আমরা এটাকে এখন মেরামত করব হলো অর্ডার এবং ইভেন্ট দুটাকে আলাদা আলাদা সরাসরি সংযোগ দিয়ে আমরা এটাকে মেরামত করব আশা করি এদিকে আসুন Thank you. তো আমরা এখন অড এবং ইভেন ভোল্টেজটি মাপ দেব ডিসপ্লেটিকে আমরা এখন উপরে তুলে নিলাম এই দেখেন এই জায়গায় মার্ক করাই আছে ভোল্টেজ যেগুলি সমস্যা হবে সেগুলি এখানে মার্ক করা আছে আপনার হলো অড ইভেন্ট এই যে অড এবং event VGL VGS left right সাইডে আপনার হলো ভিজিএস ভোল্টেজ ভিকম আর এফবি তো আমরা এখানে মাপ দিয়ে দেখি তো আমাদের এই জায়গায় হলো ডায়গ্রাম অনুযায়ী এই জায়গায় হলো আপনার ভিজিএস এবং এই জায়গা হলো আপনার ভিজিএল এবং তার সাথেই হলো আপনার ইভেন্ট অর্থাৎ মাইনাস এবং এদিকেগুলো অট ঠিক আছে তো দেখেন এই যে বারবার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার কারণে ছবিটি ওখানে আবার নেগেটিভ আসতেছে এবং আমার যে সমস্যাটি দেখাচ্ছে ডাবল ইমেজ এবং আপনার হলো ফ্রিজিং হয়ে যাচ্ছে তো ফ্রিজিংটি সমাধানের জন্য এখান থেকেই কাজটা হয় এখন কাজটা আমি করে দেখাবো আপনাদেরকে আমাদের সঙ্গে থাকেন টেকনিশিয়ান ভাইরা যেটা আমি খুঁজে পেলাম সেটা হলো যে অর্ডার এবং ইভেন্ট এই জায়গার মধ্যে তো আইসিটির ডাটা শিট বের করে আমি দেখলাম আমি লাস্টে দেবো আপনাদের ডাটা শিটটি তো আমি এই জায়গায় খুঁজে পেলাম অর্ডার ইভেন্ট এই লাইন দুটি সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম দিয়ে এই জায়গায় দেখেন আমি দুটো রেজিস্ট্যান্স নিয়েছি টেন কিলো রেজিস্টার দুটির মান হলো টেন কে ওমস তো এটার কালার যারা জানেন তার সমস্যা নেই না জানি আমি টেন কিলোর আপনাদের কালার দিয়ে দেবো তো এখন আমার ডিসপ্লে ওকে আছে এখান থেকে অড এবং ইভেন্টে এই দিকে দেখেন ইভেন্টের মধ্যে আমি দিয়েছি ভিজিএল আর অর্ডারের মধ্যে দিয়েছি ভিজিএস সংযোগ দিয়ে আমার ডিসপ্লেটি ডিসপ্লেন একবারই ওকে তো যে বিষয়টি আমরা জানলাম যে এটা ডুয়েল ইমেজ কেন হয় এবং ফ্রিজিং কেন হয় এই জিনিসটার পিছনে এটা অবশ্য ভিডিও বলা হয় না যে ওয়ার্ড এবং ইভেন্ট এই দুটি সংযোগ সমস্যা হয় ডিসপ্লের ভিতরে শর্ট হয়ে যায় অনেক সময় এই কারণে ফ্রিজিং এবং আপনাদের ডুয়েল এনেছে আমি যতগুলো ফ্রিজিং বা ডুয়েল এনস পেয়েছি সবগুলোতে প্রায় সবগুলোই আমি অর্ডার অফ ইভেন্ট এই দুটিরই প্রবলেম পেয়েছি প্রায়গুলোরই আর কিছু কিছু আছে যেগুলোর মধ্যে একটু বেশি সমস্যা থাকে তো আমি যতটুকু পেলাম ততটুকু আপনাদেরকে বুঝাইলাম যার সোদা সাপটা যে আপনার ফ্রিজিং যদি হয় কখনো তাহলে আপনি অবশ্যই এলসি ওয়ান এলসি টু আর হলো অড এবং ইভেন্ট এই দুটি নামই থাকে এই ভোল্টেজ দুটির কাজ হলো একটি হলো আপনার যে অবস্থায় ভিজিএল থাকবে সে অবস্থায় ইভেন্টের মধ্যে থাকবে আপনার হলো ভিজিএস এবং যে মুহূর্তে ভিজিএস থাকবে ইভেন্টের মধ্যে সে অটের মধ্যে আপনার ভিজিএল চলে যাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন